ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা গুগল ড্রাইভের একটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন তো এই ফোল্ডারে যতগুলো পিডিএফ দেখতে পাচ্ছেন প্রায় তিনশো মতো আছে এটা সম্পূর্ণরূপে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ফ্রি বলা চলে যেহেতু এক হাজারের বিনিময় এগুলো পাবেন আপনারা এমন কোনো পিডিএফ নেই যে অনলাইনে সেল হয় সবগুলো এটার মধ্যে আছে ইনশাআল্লাহ এটা অফার শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে যে কোনো সময় আমি এখন বা কালকে যে কোনো সময় বন্ধ করে দিতে পারি সেটা এক হাজার টাকার বিনিময়ে তিনশোটি পিডিএফ পাচ্ছেন তো যার দরকার সে দ্রুত কল দিন তো নাম্বারটি আমি লিখে দিচ্ছি